করুণ অবস্থা সেই সময় আল্লাহর নবী একা হাত তুলে যখন দোয়া করছেন সেই সময় অনেকক্ষণ দোয়া করছেন একা একা সেই মুহূর্তে বিখ্যাত বিখ্যাত সাহাবি ছিলেন কিন্তু কোনো সাহাবিকে এসে ডেকে বললেন না আল্লাহ রসুল উমার ফারুক আবাক্কার তোমরা এসো আমরা সময়মতভাবে দোয়া করি কোনো মানুষের ওপর কোনো মানুষ যদি কঠোরতা অবলম্বন করে বিনা কারণে তাহলে তার পরিণতি কি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা দলিল সহ জানাবেন বুখারি মুসলিম ও মিসকাতে চারশো একুশ পৃষ্ঠায় এই এরকম একটা হাদিস আছে মান লায়ার হামুন্নাস কোনো মানুষ কোনো মানুষের উপর যদি দয়া না দেখায় তাহলে আল্লাহ তাবারকতলা তার প্রতি দয়া দেখান না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই প্রশ্ন যে করেছেন খুবই সুন্দর প্রশ্ন যে কোনো মানুষ কোনো মানুষের ওপর কঠোরতা অবলম্বন করা যাবে না প্রত্যেকটা মানুষ আমরা যেন দয়াশীল হতে হবে প্রতিটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষের উপর দয়াশীল দেখাতে হবে কঠোরতা অবলম্বন করা যাবে না অনেক প্রশ্ন তো তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি বন্ধুত্ব কোন ধরনের লোকের সাথে করব দলিল সহ জানাবেন সুরা আলিমরানের আঠাশ নম্বর একটা আয়াত আছে সুরা আলিমরানের আঠাশ নম্বর আয়াত আছে লায়াত লায়াত্তাখিজুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিনা আল আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তবারক বলে দিয়েছেন আপনি কোন ধরনের বন্ধুত্ব কার সাথে করবেন মহান আল্লাহ বললেন কোনো কাফের সঙ্গে বন্ধুত্ব করবে না মুমিনের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে আর যদি তা না করো তাহলে আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে কোনো তোমাদের সম্পর্ক নেই তাহলে কি ধরনের কথাটা যে আল্লাহ তাবারাকতলা বলেছেন সুরা আল ইমরান আয়াত নম্বর আঠাশ মিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন্দুন মিনিনা মুমিন ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যদি আপনি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করেন তাহলে আল্লাহ তাবারাকাল বলছেন এই আয়তের মধ্যেই যে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই এবার ভাবুন আপনারা কি ধরনের লোকের সঙ্গে বন্ধুত্ব ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন কোন ধরনের লোকের সাথে করবেন এ প্রশ্নের উত্তর থেকে আপনারা পেয়ে যাবেন এবার তারপরে প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না এই ব্যাপারে আমাকে একটু বলবেন দলিল সহ দেখুন এই যে প্রশ্নটা যে ভাই করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন হাদিস ছাড়া হাদিস ছাড়া কোরআন কিন্তু অসম্পূর্ণ আপনি বলেছেন হাদিস মানে না কোরআন মানে দেখুন একটা সিম্পল আমি উদাহরণ দিচ্ছি একটা পাখির দুটো ডানা একটা ডানা যদি কেটে দেন বা ভেঙে দেন তাহলে সে পাখিটা যেমন উঠতে পারে না ঠিক অনুরূপভাবে হাদিস ছাড়া কোরআন একটা অসম্পন্ন কেননা মহান আল্লাহ তাবারকতলা সুরা মায়দা তিন নম্বর আয়তে বলেছেন হরিরেমাত আলাই কুমুল মাইতা তো ওয়াদ্দাম মহান আল্লাহ বলেছেন এই প্রশ্নের উত্তরে যে তোমাদের ওপর হারাম করা হয়েছে মৃত্যু এবং রক্ত সুরামায়দা আয়াত নম্বর তিন দেখুন এখানে বলা হয়েছে যে তোমাদের মৃত্যু এবং রক্ত হারাম করা হয়েছে সুরা মায়দা আয়াত নম্বর তিন এখানে বলা হয়েছে যে হারাম করা হয়েছে মৃত্যু রক্ত তারপরে দুটো প্রাণী হালাল করা হয়েছে মৃত্যু সেটা হচ্ছে মাছ মরা মাছ হালাল করা হয়েছে তাহলে যেভাবে প্রশ্নটা করেছেন যে আমি হাদিস মানি না কোরআন মানি তাহলে আপনাকে মৃত মাছ খাওয়া আগে ত্যাগ করতে হবে শুধু তাই নয় আপনি কোরআনের মধ্যে চলে যান সোরা মায়দার আটত্রিশ নম্বর আয়তে সেখানে বলা হয়েছে যে পুরুষ হোক বা মহিলা হোক কেউ যদি চুরি করে তাহলে তার হাত তাকে কেটে দাও এই কথা কথায় বলা হয়েছে আল কোরআন আয়াত নম্বর হচ্ছে সোরা মায়দা আয়াত নম্বর হচ্ছে আটত্রিশ এখানে বলা হয়েছে চুরি করলে হাত কেটে দিতে হবে কিন্তু কতটা হাত কাটতে হবে এক কবজি এ কোনো পর্যন্ত গোটা হাত কাটতে হবে এই কথা কিন্তু কোরআনে বলা হয়নি হাদিসের দিকে আপনাকে যেতে হবে তাহলে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ আরও আপনার কাছে উদাহরণ দিই একটা মুমর্ষ ব্যক্তি বিছানায় শুয়ে আছে সেই ব্যক্তিটা একদম দাফন কাফন করা পর্যন্ত যত নিয়ম কানুন আহাকাম আছে সব আপনাকে হাদিসের দিকে যেতে হবে কোরআনে পাওয়া যাবে না তারপরে মাহে রমজান মাসে জাকাতুল ফিতর একশা যে আদায়ের ফরজ করা হয়েছে এটা হাদিস ছাড়া আপনি কোরআনে পাবে না তাহলে আপনি যদি শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না তা হয় না আপনাকে দুটোই মানতে হবে যা জাজাকাল্লাহ লোকের তারপরে পরের প্রশ্ন মায়াতকে দাফন করার পর সম্মিলিত দোয়া করার ব্যাপারে এক ভাই প্রশ্ন করেছেন দেখুন এই ব্যাপারে অনেকে আমরা খুদবার মাধ্যমে অনেক কিছু বলেছি যে মায়াতকে যখন দাফন করা হলো দাফন করার পর সমবেত দোয়া করা বেদাত বিবাহ মজলিসে সমবেত দোয়া করা বেদাত পাচক্ত সলাতে পর সমবেত দোয়া করা বেদাত কেননা আল্লাহ রাসুল যেটা করেননি সেটা বিলকুল বেদাত দোয়া নাই এ কথা নয় দোয়া আছে কিন্তু দোয়া করার যে সিস্টেম দোয়া করার যে পদ্ধতি সেটা কেবলমাত্র চেঞ্জ হয়েছে দোয়া নাই এ কথা আম পাবলিক বলে থাকে কিন্তু এটা নয় দোয়া আছে কিন্তু দোয়া করার যে সিস্টেম দোয়া করার যে পদ্ধতি সেটা কেবলমাত্র চেঞ্জ হয়েছে এটা যে আল্লাহ রাসুল যে যে পদ্ধতিতে দোয়া করেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে কেননা মায়েরকে যখন আপনি দাফন করবেন দাফন করার পর অবশ্যই আপনাকে দোয়া করতে হবে আপনি ব্যক্তিগতভাবে আপনি নিজে একা একা দোয়া করুন একা একা অনেক দোয়া আছে সেই দোয়াগুলো আপনার পড়ুন আল্লাহ মাহফিল্লাহ সাব্বেত হো থেকে শুরু করে আপনি আল্লাহ মাহফিল্লাহ হাইয়া নামায়তা থেকে শুরু করে যত আরও অনেক দোয়া আছে সেগুলো করুন দোয়া কে বলেছিল দোয়া নাই দোয়া আছে কিন্তু সময়গতভাবে আল্লাহ রাসুল দোয়া করেননি যদি তাই হতো জান্নাতুল বাকিতে গভীর রাত্রে আল্লাহ রাসুল একা একা যে গিয়ে দোয়া করছেন সেই সময় বিখ্যাত সাহাবি উমার ফারুক অবাকার এরা বিখ্যাত বিখ্যাত সাহাবি ছিলেন কিন্তু আল্লাহ রাসুল কেন তাদেরকে ডেকে নিয়ে গেলেন না আল্লাহ আল্লাহ রাসুল কেন একা একা কেন দোয়া করলেন শুধু তাই নয় বদর প্রান্তে বদর যুদ্ধের সময় যখন একদম করুণ অবস্থা সেই সময় আল্লাহর নবী একা হাত তুলে যখন দোয়া করছেন সেই সময় অনেকক্ষণ দোয়া করছেন একা একা সেই মুহূর্তে বিখ্যাত বিখ্যাত সাহাবি ছিলেন কিন্তু কোনো সাহাবিকে এসে ডেকে বললেন না আল্লাহ রসুল উমার ফারুক আবাক্কার তোমরা এসো আমরা সময়মতভাবে দোয়া করে আল্লাহ রসুল কথা বললেন না আল্লাহ রসুল একাই হাত তুলে বদর প্রান্তে দোয়া করছেন আবাক্কার এসে আল্লাহ রসুলকে বললেন যে থাক থাক যথেষ্ট অনেক হয়েছে আপনি দোয়া শেষ করুন কেন এই ধরনের অনেক জায়গা আল্লাহ রসুল একা একা দোয়া করেছেন কেন সময়গত দোয়া করলেন না আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি দোয়া করেন সারা রাত ধরে করেন আপনি সারা দিন করেন দোয়া করা নিষেধ নাই সিস্টেম যে পদ্ধতি আল্লাহ রসুল যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আপনাকে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরের প্রশ্ন কুকুর মসজিদে বা জায়নামাজের ওপর দিয়ে গেলে মসজিদ বা জায়নামাজ ধৌত করতে হবে কি না ধৌত করতে হবে না কুকুর পবিত্র জায়গা দিয়ে যদি কুকুর চলে যায় তাহলে সে জায়গা ধৌত করতে হবে না যদি কুকুরের পায়ে নাপাক লেগে থাকে আর সেই নাপাকি যদি ওই জায়নামাজে বা কোনো মসজিদের কোনো জায়গায় লেগে যায় তাহলে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে অহংকারী ব্যক্তি অহংকারী ব্যক্তির পরিণত কি দেখুন সুরানাহাল আয়াত নম্বর তেইশ সেখানে মহান আল্লাহ বলেছেন যে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তবরকতলা পছন্দ করেন না অনেক জায়গায় বলেছেন অহংকারীদের ব্যাপারে আল্লাহ রসুল একাধিক হাদিস বলেছেন যে বিন্দু পরিমাণের যদি কারোর অহংকার থাকে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ যদি কারুর অহংকার থাকে যে কোনো অহংকার হতে পারে টাকার অহংকার হতে পারে গৌরবের হতে পারে সম্পদের হতে পারে ইলমের হতে পারে জ্ঞানের হতে পারে বংশ বনিয়াদের যে কোনো প্রকারে যদি অহংকার বিন্দু পরিমাণে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুলের ব্যাপারে একাধিক হাদিস আছে একাধিক হাদিস আছে যে বিন্দু পরিমাণ যদি কারোর অহংকার থাকে সে ব্যক্তি জান্নাতে যাবে না যদিও সে তাহাজত পড়ে যদিও সে সলাত আদায় করে যদিও সে হজ করে আসে তারপরেও যদি সে অহংকার মধ্যে তার মধ্যে কাজ করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আশা করি উত্তরটা পেয়েছেন এবার আসেন মৃত স্বামীকে মৃত স্বামীকে বা স্ত্রী স্বামীকে চুম্বন করতে পারে কি একটা আপনার স্ত্রী ধরেন মারা গেছে বা আপনার কোনো মহিলার স্বামী মারা গেছে তো সেই সময় চুম্বন করা যাবে কি এক ভাই প্রশ্ন করেছেন খুবই প্রশ্ন খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছেন প্রশ্নটা করেছেন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ অবশ্যই চুম্বন করতে পারবে বুখারি শরীফের চার হাজার চারশো পঞ্চান্ন নম্বর একটা হাদিস মির আল্লাহ রাসুল যখন মারা যান সেই সময় আবু বাক্কার গিয়ে চুম্বন করেছিলেন বুখারি শরীফের হাদিসটা পাওয়া যায় অতএব যে কোনো স্বামী যদি মারা যায় তার স্ত্রী চুম্বন করতে পারে স্ত্রী যদি মারা যায় স্বামী চুম্বন করতে পারে কোনো অসুবিধা নাই আর একটা এই একইভাবে প্রশ্ন করেছেন মৃত্যু ব্যক্তিকে গোসল করলে নিজেকে গোসল করতে হবে কি গোসল করা ভালো তবে ফরজ নাই কোনো কোনো সাহাবি গোসল করতেন আবার কোনো কোনো সাহাবি গোসল করতেন না আশা করি উত্তরটা পেয়েছেন এবার প্রশ্ন হচ্ছে জুমার দিন কবর জিয়ারত করা যাবে কি কবর জিয়ারত করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা দিন নির্ধারণ করা যাবে না আপনি কবর জিয়ারত যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কবর জিয়ারত করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু শুধুমাত্র শুধু জুম্মা জুম্মাই করবেন এরকম ধরনের কোনো নির্দিষ্ট দিনকে উল্লেখ করা যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন নামাজের এবার এক ভাই প্রশ্ন করেছে নামাজের সময় টুপি পড়ার কোনো দলিল আছে কি দেখুন রাসুল করিম সাল্লা সাল্লাম টুপি পড়েছেন মর্মে কোনো সই হাদিস পাওয়া যায় না আল্লাহ রাসুল পড়েছেন পাগড়ি তবে হ্যাঁ টুপি যদি বিনা টুপি থেকে যদি নামাজ পড়ে নামাজের কোনো অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে তবে টুপি দেওয়া ভালো একটা পোশাকের মধ্যে একটা অংশ তবে আল্লাহ রাসুল পাগড়ি পরেছেন আশা করি উত্তরটা পেয়েছেন এবার প্রশ্ন মহিলাদের একামত দিতে হবে কি হ্যাঁ মহিলাদের একামত দিতে হবে ফরজ নামাজ যখন মহিলারা বাড়তে পড়বে সেই সময় একামত দিয়েই নামাজটা আদায় করতে হবে সুন্নাত বা নফল যখন নামাজ পড়বে সেই সময় একামত দিতে হবে না তারপরে প্রশ্ন লাশের ময়না তদন্ত করা কি জায়েজ দেখুন কোনো দেখবেন কোনো লাশ হয়তো কোনো কেসের মাধ্যমে বা কোনো হয়তো একটা দুর্ঘটনার মাধ্যমে যখন লাশটা একটা কেস কেসের ব্যাপারে চলে যায় তখন যখন মাটি হয়ে যায় পুলিশ আবার দ্বিতীয়বার ময়না ময়না তদন্ত করার জন্য উঠে পড়ে লাগে ফলে এরকম কোনো হাদিসের মধ্যে এরকম করা যাবে না কেননা লাশ কাটা হলে জীবিত মানুষকে যেমন কষ্ট পায় জীবিত মানুষ যেমন কষ্ট পায় ঠিক তেমনই লাশটাও কষ্ট পায় ফলে ময়না তদন্ত করা শরীয়তে এটা ঠিক নয় তারপরে প্রশ্ন সলাৎ আদায়কারী কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা করা যাবে কি খুবই ভালো প্রশ্ন করেছেন এক ভাই দেখুন আত্মহত্যা করাকারী জানাজা করা যায় তবে সাধারণ লোক জানাজা পড়বে কোনো আলেম জানাজা পড়বে না কেননা রাসুল করিম সাল্লাম এক সাহাবি যখন জখম হয়ে যান জখম হয়ে যাওয়ার পর সে আর সহ করতে না পেরে নিজে আত্মহত্যা করেছিলেন সেই সময় আল্লাহ রাসুল নিজে জানাজা করেননি শাহাবাগান জানাজা পড়েছিলেন আশা করি উত্তরটা পেয়েছেন এবার আসুন কোনো ছাগল যদি কুকুরে দুধ খেয়ে মানুষ হয় কোনো ছাগল যদি কুকুরে দুধ খেয়ে মানুষ হয় তাহলে ওই ছাগলের গোস্ত খাওয়া কি হারাম না হারাম নয় তবে খাওয়াবেন না ইসলামের বিধান মানুষের উপর ইসলামের বিধান মানুষের উপর আর জিনদের উপর কোনো পশু প্রাণীদের উপর নয় তবে খাওয়াবেন কেন খাওয়াবেন না এবার আসেন জানাজার নামাজে সানা অর্থাৎ আল্লাহমা বায়দ বাইনে পড়তে হবে কি না জানাজার নামাজে আল্লাহমা বায়দ বাইনে পড়তে হবে না সরাসরি তকবিরে তাহারিমা দিয়ে হাত বাঁধার পরে আউজবিল্লা বিসমিল্লা বলে সরাসরি সরা ফাতেহা পড়বেন বাইদ বাইনি পড়তে হবে মর্বে কোনো সহিহাদিস পাওয়া যায় না তারপরে আসেন হস্তমৈথন করা ইসলামী দৃষ্টিতে কতখানি পাপ এটা সত্যিই খুব ভালো প্রশ্ন এটা অনেকে জানা দরকার যে হস্তমৈথন করা ইসলামী দৃষ্টিতে কতখানি পাপ এটা কাবিরা গুনহা হস্তমৈথন করে কেউ যদি নিজের হস্তমৈথন করে বীর্যপাত ঘটায় এটা একটা কাবিরা বড় ধরনের গোনা সে তাকে যদি না থাকতে পারে বিয়ের উপযুক্ত বয়স হলে বিয়ে করতে হবে যদি বিয়ের উপযুক্ত বয়স না হয় তাহলে তাকে শিয়াম থাকতে হবে রোজা থেকে থেকে তার শরীরকে দমন করে রাখতে হবে আর তা না হলে বিয়ে করতে হবে হস্তমৈথন করা যাবে না এদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তারপরে প্রশ্ন রমাজান মাসে দিনের বেলায় জোর পর্বক স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করে তবে স্ত্রীর কোনো গোনা হবে কি স্ত্রীর কোনো গোনা হবে না তবে ওই স্ত্রীকে ওই রোজাটা কাজা করে নিতে হবে আর স্বামীকে কাজা ও কাফারা জরিপানা সব করতে হবে তাকে একটা স্বামীকে একটা কৃতদাস আমাদের দেশে তো কৃতদাস প্রথা নাই তবে কৃতদাস মুক্ত করতে হবে আর তা না হলে একাধারে একাধিকভাবে ষাটটি শ্যাম পালন করতে হবে আর তা না হলে ষাটজনকে মিসকিন খাওয়াতে হবে এটা হচ্ছে বিধান স্বামী স্ত্রী দিনের বেলায় রমজান মাসে এই কাজ করা যাবে না এদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ষাটজন মিসকিন খাওয়াতে হবে আর না হলে ষাটটি রোজা রাখতে হবে একাধারে আশা করি উত্তরটা পেয়েছেন আপনারা এবার আসেন অনেক প্রশ্ন তো সময় শেষের দিকে আমি আর বেশি আপনারা লিখবেন না আমি শেষ করে দেব আর কয়েকটা প্রশ্ন আছে অজু শুরুতে মুখে নিয়ত বলা যাবে কি অজু শুরুতে হোক আর আপনি যে কোনো নামাজ যখন পড়বেন সেই সময় মুখে কোনো নিয়ত বলা যাবে না মুখে নিয়ত বলার শরীয় কোনো ভিত্তি নেই সহি বোখারে আপনার এক হাজার নশো সাত নম্বর হাদিসে আছে যে মুখে নিয়ত বলা উচ্চারণ করা যাবে না আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখনই তো আপনার মনের মধ্যে একটা সংকল্প যে আমি নামাজ পড়তে যাচ্ছি সেটাই নিয়ত হয়ে গেল যে মুখে আপনাকে উচ্চারণ করতে হবে যে আমি অজু করছি নামাজ পড়ার জন্য এ ধরনের কোনো মুখে কোনো উচ্চারণ করা যাবে না কোনো কিছু ঠিক আছে যে নামাজের মধ্যে হাত কোথায় বাধা সঠিক নামাজের মধ্যে একাধিক বুখারি শরীফ মুসলিম শরীফ হাদিসে একাধিক হাদিস আছে যে নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধতে হবে নাভের নিচে হাত বাঁধার কোনো দলিল নাই নাভের নিচে হাত বাঁধার কোনো দলিল নাই যে যে দলিলগুলো আছে জাল ও জৈফ ফলে আমাদেরকে হাত আল্লাহ রাসুল হাত বেঁধেছে বুকের ওপরে অতএব আমাদেরকে বুকের ওপরে আমাদেরকে হাত বাঁধতে হবে এক ভাই প্রশ্ন করেছেন সওয়াল মাসের রোজা যে ছটি রোজা করতে হয় এটা আগে করতে হবে না যা যে মহিলাদের বা কাজা যে ভেঙে যাওয়া ফরজ রোজা সেগুলো আগে করতে হবে আগে আপনাকে এই সওয়াল মাসে ছটা রোজা আগে করতে হবে কেননা এই ছটি রোজা হচ্ছে এই মাসেই সীমাবদ্ধ এই মাসেই সওয়াল মাসেই সীমাবদ্ধ আর ওই কাজা রোজাটা আপনি এগারো মাস সময় পাবেন কাজা রোজার করার এগারো মাস সময় পাবেন আর এই ছটি রোজা করার এই মাসে সীমাবদ্ধ যার কারণে আগে এই ছটি রোজা করে নেবেন তারপরে যদি পারেন তাহলে কাজা ভাঙা রোজাগুলো আপনি করবেন কোনো সমস্যা নাই দেখুন কুরবানির সময় যেদিন কুরবানির দিন হবে সেই দিনের দিন যদি আকিকা দিন পড়ে এখানে বলা হয়েছে কোনটা করবেন আগে আপনি কুরবানি করবেন না এখন আপনি আকিকা দিবেন এখানে হাদিসের মধ্যে বা তফসিরবিদ বর্ণনা করেছেন যদি আপনি পারেন তাহলে আকিকা এবং কোরবানি দুটোই করেন আর যদি আপনি না পারেন তাহলে আপনি আকিকা করেন কোরবানি বাদ দেন কোরবানি করবেন না কেননা কোরবানি প্রতি বছর কোরবানি আপনি করার সুযোগ হবে আর আকিকা করার সুযোগ আপনার হবে না যার কারণে আগে আপনার আকিকা দেন আর যদি আপনার সামর্থ্য থাকে পারেন তাহলে আপনি আকিকা এবং কোরবানি দুটোই করেন তাহলে এখান থেকে একটা বোঝা গেল যে আকিকার একটা যে সীমাবদ্ধ সাত দিনে দিতে হবে সে সাত দিন পার হয়ে গেলে আর আকিকা হবে না যার কারণে আপনি আকিকাটা আগে দেন কোরবানি দিন না মানে কোরবানির দিনে যদি সাত দিন আকিকার দিন পড়ে যায় তাহলে আগে আকিকা দেন কোরবানি দিতে হবে না যদি পারেন তাহলে দুটোই দেন যার কারণে কোরবানি প্রতি বছর পাবেন আকিকা প্রতি বছর পাবেন না ঠিক তেমনি এই সওয়াল মাসের ছটি রোজা এই এই মাসেই সীমাবদ্ধ যার কারণে আপনি এই ছটি রোজা আগে করেন আর ভাঙা রোজাগুলো পরে করবেন এগারো মাস টাইম পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আর ভাই প্রশ্ন করেছেন যে বেতের নামাজ কখন পড়ব বেতের নামাজ পড়ার সময় হচ্ছে এশার নামাজ পড়ার পর দোরাকাত সুন্নাত নামাজ আদায় করবেন তারপরে আপনি বেতের আদায় করবেন সঠিক সময় সঠিক নিয়ম হচ্ছে এশার নামাজ পর দুরাকার সুন্নাত পড়ার পর বেতের নামাজ পড়বেন আর যে ভাইয়েরা তাহাজদের নামাজ পড়েন তারা তাহাজদের যে টাইম ফজরে দু ঘন্টা রাত্রি দুটো তিনটের দিকে সেই সময় তাহাজুদ নামাজ পড়ার পর সেই তখন বেতের পড়বেন আশা করি উত্তরটা পেয়েছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ